তার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝরে মনটায় আমার ছটপট করে বুকে হাহাকার আমার ভালোবাসার না পাখি এখন জানি কার ভালোবাসার না পাখি এখন জানি কার কলিজাতে হে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার শিকল কাটা পাখির মতন উড়ি আসে গা সেই দিন হতে আমার জীবন শুধু এলো মেলো শিকল কাটা পাখির মতন উড়িয়া গেল সেই দিন হতে আমার জীবন শুধু এলো মেলো জাতের কুলে দাক লাগাইলো জাতের কুলে দাগ লাগাইল কান্না হইল সার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘরু রাইয়া নিল কাল বৈশাখী ঝরে যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘরু রাইয়া নিল কাল বৈশাখী ঝরে মনটায় আমার ছটপট করে প্রাণটাই আমার ছটপট করে বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার আর ভালোবাসার ময়না পাখি এখন জানি কার যার জন্য সফার আইলাম সে রাখলো নমনে কাহার জন্য এত ব্যথা শৈলামে জীবনে যার জন্য সভার আইলাম সে রাখল না মহনে কাহার জন্য এত বেতা শৈলামে জীবনে ভেবে কয় জীবন দেওয়ানে ভেবে কয় রতন দেওয়ানে সুখের জীবন তার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার কলিজাতে দেখলে লেগেছে কলিজা থেকে কলিজাতে ডাক লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময় না পাখি এখন জানি